আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে ছোট্ট একটি কথা কিছু আর বেশি কথা না বলে ছোট্ট একটি ইন্টার মাধ্যমে আজকের ভিডিও শুরু হয়ে যাক Bring him from the yard. Uh, ইন্ট্রোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে আসলে ভাই আমি অসুস্থ থাকার কারণে নতুন কোনো ভিডিও আসতেছে না তো অনেক দিন ধরে গেম প্লের ভিডিও দিই না চিন্তাভাবনা করলাম যে ছোট্ট একটি ম্যাচের মাধ্যমে শর্ট টাইম ম্যাচের মাধ্যমে দেখি আপনাদের কোনো আনন্দ দিতে পারি কি না তো আনন্দর কিছু নাই এটা হয়েছে প্রথম র্যাঙ্ক সিজন শুরু হওয়ার এই সিজনের প্রথম ম্যাচটি হাসান ভাইয়ের সাথে টু ম্যাচ খেলেছিলাম আর ভাই আমাদের এলাকায় কারেন্ট নিয়ে অনেক সংকট চলতেছে কারেন্ট থাকে না ব্যস্ততা সময় কাটতেছে এর জন্য ভিডিও আসতেছে না তো আবারও আমি রেগুলার ভিডিও আপলোড করতে থাকবো ভিডিও আপলোড হবে তো আমাদের আমাকে সাপোর্ট করবেন বড় ভাইকে সাপোর্ট করবেন বড় ভাইয়ের রিচটা কমে গেছে আপনারা সাপোর্ট না করলে আসলে সাপোর্ট পাবো না আমরা কারো থেকেই এর জন্যই বলছি ভাই সাপোর্ট করবেন আর আপনাদেরকে কিছু বলার নাই কমেন্ট ইউআইডি e এর পাসওয়ার্ড ইউআইডি e দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করবেন শেষ পর্যন্ত দেখলেন ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই ইউআইডি কমেন্ট করবেন ভাই আমরা আপনাদের সাথে খেলার জন্য অনেক আগ্রহ করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে